ভাগর যেন লাগে কুঁৱৰী কুঁৱৰী মনর জোন পোহর পোহৰ যেন লাগে কি যে আমি থামি জোনাক কিয় ক'বলৈ মন যায় তোমাক কিমান নৰম কিয় লাগে কিয় লাগে ফুরানা খুদি বলে মনে যায় তোমার কি অন্যরম কিও লাগে কিও লাগে ছবি সুঁৱৰি সুঁৱৰি বাটে চাই ৰওঁ আহিবা বুঢ়ী হাৰিম তোমাক আদৰি আদৰি কৰি যাৰ ৰং দি উজাৰি উজাৰি যে আমি থামি সাধুৰা লাগে কিয় লাগে কিনো বুকুরালা বুকুৰালা বলে মনে যায় তোমাৰ কিমান মৰম কিয় লাগে কিয় লাগে তোমাক রাখি আবরি আবরি কাহানি অনুজোয়া যেন মুখে পাগরি প্রেমর গোলা বিচারি বিচারি তোমাতেই ফুলাম সুরগী বলে মন যায় তোমাক কিমান নরম কিয় লাগে কিয় লাগে বুকুরালা সুধিবলে মনে যায় তোমাক